জীবনে চলার পথে তোমারই কাছে সাথে বলি পথ ভুলি আমারই মনের মাঝে তোমারই কথা সাজে ভাবি মনহারি মা হিতালাগম দেবতনা হুড়পে মক পতলনা দুয়ানারি মনহারি সুকুমালিন বথমা देवतना हुड़पे मक पतलना নুয়ানারি মনহারি সুকুমালি নুবথমা জীবনে চলার পথে যতদিন আমি চিনি তোমায় করেছো আমার মন চুরি if you wanna leave me then হয়ে যাবে তাড়াতাড়ি বুড়ি শুধু দেখে দেখে মন ভরে চোখে ভেসে ওঠে জল ছবি জানি না কোন ভাষায় গান করো তোমার সাথে হয়ে যাই কবি জানি আমি শুধু মন জানে ভালোবাসা প্রেমেরই মানে তুমি এলে তাই রাত্রিটা চুপি সরে ডেকে ভোরানে ছুঁয়ে যায় যেন মনটাকে তোমারই না বলা কথাগুলো হারিয়ে যাবার ইচ্ছেতে হারিয়েছি আমি পথগুলো মা ইতা লাগা মধ্যে ಪ್ರತಿಮಾ জীবনে চলার পথে তোমারই কাছে সাথে বলি পথ ভুলি আমারই মনের মাঝে তোমারই কথা সাজে ভাবি মনহারি মা ತಲಗ ಮತ್ತೆ ಮತ್ನ ಹುಡುಪೆ ಮಗ ಪತಲನ ರುವನಾರಿ ಮನಹಾರಿ ಸುಕುಮಾಲಿನ ಬತಮ ಇತಲಗ ಮತ್ತೆ ಮತ್ನ ಹುಡುಪೆ ಮಗ ಪತಲನ ರುವನಾরি মনহারি সুকুমালিন বতমা জীবনে চলার পথে